হাই ফ্রেন্ড কেমন আছেন সবাই আবারও আজ নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে ভিডিও বিষয়বস্তু আপনারা দেখে বুঝতেই পারছেন ইস শ্রম কার্ড কীভাবে সংশোধন করা যায় বা কোনো কারণবশত হারিয়ে গেলে কিভাবে আপলোড করা যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখিয়ে দেওয়া যাক কীভাবে করা যায় তো আপনারা একটা ব্রাউজারে যাবেন তা আমি করম ব্রাউজার ব্যবহার করছি করম ব্রাউজারে গিয়ে লিখবেন ইস শ্রম লিখে সার্চ করে সার্চ দেবেন সার্চ বারে দিলে প্রথমেই অপশান এসে যাচ্ছে শ্রম এটাকে ক্লিক করুন ক্লিক করলে এটা ওপেন হবে তো ওপেন হয়ে আমি দেখে দিচ্ছি আমি একটু ডেস্কটপ মোড করে নেবো এটা কি ডেস্কটপ লেট করে নিলে ভালো হয় চলুন ওপেন করে দেখে দিই ওপরের দিকে আছে একটু জুম করে দেখাই হ্যাঁ আপডেট এই অপশানটাকে ক্লিক করবেন আপডেট অপশানটাকে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে তো আমি আপডেটটা ক্লিক করছি ওপেন হয়ে গেছে তো এখানে আধার লিঙ্ক যে নাম্বারটাতে করা আছে বা আপনারা যে নাম্বারটাতে খুলেছিলেন আগে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিন ফোন নাম্বারটা তো আমি ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো এই ক্যাপসারটা পূরণ করে নিই ক্যাপসারটা পূরণ করে five three five B set তো হয়ে গেছে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব সেন্ড ওটিপিতে ক্লিক করলে ওটিপি আসবে তো ক্লিক করে নিই তো আমি একটু ওটিপির জন্য অপেক্ষা করি অল্পখানি এখন সময় লাগবে দেখা যাক হ্যাঁ ওটিপি এসে গেছে তো আমি ওটিপিটা জাস্ট এখানে একটা বসিয়ে নেবো ওটিপিটা বসে নিই হয়ে গেছে তো আমি জাস্ট করলাম ক্লিক করলাম ক্লিক করার পরে আধার নাম নাম্বার চাচ্ছে তো আমি আমার আধার নাম্বারটা দিয়ে দেবো আধার নাম্বারটা একটু হাইড করে নিই আধার নাম্বার দিয়ে দিয়েছি তো সাবমিট করে দিলাম সাবমিট করলে এখানে আপডেট ফর্ম আসছে বা ভুল সংশোধন করার জন্য আর ডাউনলোড আসছে ইউ এ কার্ডের ডাউনলোড করতে পারবেন তো আমি প্রথমে ডাউনলোড অপশানটা দেখিয়ে দিই তো এই যে আমার কার্ড আমার আগের থেকে করা ছিল তো আমার একটু ভুল আছে ভুলটা সংশোধন করব যদি ডাউনলোড করার ইচ্ছা হয় এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে আর ভুল সংশোধন করার ইচ্ছা হলে চলুন আমি একটু দেখে দিই তো এখান থেকে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড অপশান আছে ওপরে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে তো আমি ডাউনলোড করবো না যেহেতু আমার একটা ভুল আছে আমি ভুলটা সংশোধন করবো ডাউনলোডটা দেখিয়ে দিলাম চলেন ব্যাকে গিয়ে দেখা যাক ভুলটা সংশোধন করতে পারি কিনা আমি ব্যাকে গেলাম তো আপডেট ফর্মে আমি একটু এ করলাম দেখবেন এখানে এসে গেছে অলরেডি অপশান আপনারা কী ভুল আপনাদের কী ভুল আছে সেটা সংশোধন ব্যাঙ্ক ডিটেল না আপনারা কি কাজ করেন সেটে না আপনার পড়াশোনার জিনিসটা ভুল মানে অ্যাডুকেশনটা ভুল করেছেন না অ্যাড্রেসটা ভুল করেছেন তো সেই অনুযায়ী আপনি ঠিক করবেন আমার ভুল আমার হাউস নাম্বারটা আমি এটা ঠিক করে নেবো হাউস নাম্বার হাউস আমি বাস করে আমার একটা ভুল দেওয়া ছিল তো এটা করে আমি ফের আপডেটে ক্লিক করব তো আপডেটে ক্লিক করলে হয়ে যাবে তা দেখা নেওয়া যাক আর কিছু ভুল আছে কি না না ঠিক আছে চলুন আমি আপডেট করে দিই এটা হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি আপডেট করে দিয়েছি তো ফর্মটা হয়ে গেছে আমি যদি এখন চেক করি তো আমার এটা আপডেট হয়ে গেছে এটা সঠিক পাওয়া যাবে তো আমার এখন আর দরকার নেই সুতরাং আমি ব্যাকে চলে যাবেন ভিডিওটা বেশি বড় করবো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমার এই চ্যানেলটাকে আপনাদের সহযোগিতা একটু প্রয়োজন আমার তো আপনারা সহযোগিতা করবেন